হৃদি ভেসে যায় অলোকানন্দা জলে অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে গেল অলোকানন্দা জলে করো আনন্দ আয়োজন করে পড়ো লিপিচিত্রিত লিপি আঁকা বাঁকা পাহাড়ের সানুতলে যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো করেছ অতল করেছিলে পড়ে হাত থেকে লিপিখানি ভেসে যাচ্ছিল ভেসে তো যেতই মনে না করিয়ে দিলে পড়ে রইল যে পড়েই থাকতো সে লেখা তুলবে বলে কবি ডুবে মরে কবি ভেসে যায় অলোকানন্দা জলে